Rahim, Dear affectionate learners and respected viewers, Qadban Memorial Girls School and College Online Class 2002. I am Sarwar, English teacher, Qadban Memorial Girls School and College, Betagi, Barguna. Dear students and respected viewers, Assalamu Alaikum. I hope you are well. I am also by the grace of Almighty Allah. I hope you are well. Today's topic is transformation of sentence. Dear students, transformation of sentence is learning outcomes. After completing the lessons, students will be able to identify simple, complex, and compound sentence. Change sentence simple to simple to complex, complex to compound, and compound to complex and simple. Dear students, follow the topics transformation of sentence. Sentence দুই ক্যাটাগরিতে বিভক্ত conversation of সেন্টেন্স যেমন বাক্য পরিবর্তনের সাথে অর্থের পরিবর্তন হয় যেমন আই লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখি I do not learn English আমি ইংরেজি শিখি না যেমন বাক্য পরিবর্তনের সাথে অর্থের পরিবর্তন হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বাক্য পরিবর্তন করলেও অর্থের পরিবর্তন হয় না যেমন he is happy he is not unhappy সে হয় সুখী সে অসুখী না দুটোরই এক অর্থ স্ট্রাকচার অনুসারে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি ভয়েস সেন্স ডিগ্রি স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স তিন প্রকার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড মিনিং অনুযায়ী সেন্টেন্স পাঁচ প্রকার assertive interrogative imperative optative exclamatory পাঁচ প্রকার সেন্টেন্সকে দুভাগে বিভক্তি অ্যাফার্মেটিভ নেগেটিভ এবং স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স তিন প্রকার যেমন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সিম্পল যে সেন্টেন্সে একটি সাবজেক্ট একটি ফাইনিট ভার থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে মানে আই ইট রাইজ আই হচ্ছে সাবজেক্ট ইট ফাইনিট বার রাইজ হচ্ছে অবজেক্ট সাবজেক্ট বার প্লাস অবজেক্ট কমপ্লেক্স যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লোজ এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে এবং কমপ্লেক্স সেন্টেন্সগুলো চেনার উপর who whose what where when why who whom ইত্যাদি যেমন আই স ম্যান আমি মানুষটিকে দেখেছিলাম পাস্টে হু ওয়াজ ব্লাইন্ড কেউ অন্ধ ছিল আই সম হ্যান এটি হচ্ছে principal clause who was blind হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ মানে কমপ্লেক্স সেন্টেন্স পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না কম্পাউন্ড যখন দুটি principal clause and but or yet as well as তারা যুক্ত হয় তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে he has much money and he car can buy car দুটি প্রিন্সিপাল ক্লোজ অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে যেমন simple complex compound too dot dot to যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ডে কমপ্লেক্স করে চলে he is too weak to work too এর পরিবর্তে সো এবং টু এর পরিবর্তে that he is so too এর টু এর পরিবর্তে so he is so weak এবং পরিবর্তে that his that he can not work subject আছে হি এই হি বসছে এটা বাক প্রেজেন্ট আছে এই জন্য ক্যান বসছে আর পাশে থাকলে কুট বসছে his his he is too weak সিম্পলে আছে টু এর পরিবর্তে so he is so weak এবং টু এর পরিবর্তে that he can not work এবং সো ডট ডট দ্যাট যুক্ত কম্পল কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করতে হলে সো এর পরিবর্তে ভেরি এবং দ্যাটের পরিবর্তে অ্যান্ড যেমন he is very weak adjective বর্ডসে ভেরি উইক অ্যান্ড দ্যাটের পরিবর্তে and he could not walk in spite বা ডিসপাইট যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে হলে দোয়ালদে বসতে his poverty poverty he is honest যেমন though he is poor he is honest এই ডিসপিটের পরিবর্তে দো এবং হিস পজিটিভ পজিটিভের সাবজেক্ট হচ্ছে হি এবং বিবার ইজ ফুর দো হি ইজ পুর হি ইজ অনেস্ট পরের এবং ধো অর্ধযুক্ত কমপ্লেক্স সেন্টেন্স